আমরা কোন কোন সময় করব জানা দরকার আছে না নাই আমার করার জন্য কোনো সময় নাই প্রতিটি সময়ে আল্লাহর নিকট ইস্তেগফার করা যায় এক নম্বর দুই নম্বর হলো ইন দা জনবে কোন একটা পাপ কাজ গোনার কাজ করার সাথে সাথে ইস্তেগফার পড়তে হবে তিন নম্বর হলো বাদাল আমাল সলিহাত কোন একটা ভালো কাজ করলে কোন একটা নেককার কাজ করলে আল্লাহর নিকট ইস্তেগফার করতে হবে সালাসান বাদাস সলাতি নামাজ শেষ হওয়ার সাথে সাথে তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নামাজের পরে কয়বার তিনবার নামাজ একটা ফরজ কাজ নামাজের চেয়ে উত্তম কোন এবাদত নাই নামাজের পরে তিনবার ইস্তাগফার করা সুন্নাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই যে আমরা অনেকে মনে করি শুধু ইস্তাগফার গুনার পরে করবে গুনার পরে করবে না নামাজের পরে ইস্তাগফার এবং হজ করার পরে ইস্তাগফার আমি খুববার পরে আয়াত পড়েছিলাম কি পড়েছিলাম আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ করি আল্লাহ বলেন হজ হচ্ছে ইসলামের একটি বড় রকম হজ আদায়ের পর তোমরা তোমার প্রভুর কাছে ইস্তাগফার করো উচ্চ হস্তে বলুন সুবহানাল্লাহ চার নম্বর হলো ফিল আসহারি সেহরির সময় তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ করার পরে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো আল্লাহ পাক কোরআন মজিদে বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আল্লাহর নিকটতম আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে যারা ধৈর্যশীল যারা সত্যবাদী যারা অনুগত এবং যারা আল্লাহর রাহে ব্যয় করে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার যারা সেহেরির সময় ইস্তেকফার করে তাহাজ্জুদের সময় আল্লাহকে ডাকে আল্লাহর নামে ইস্তেকফার করে তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা উচ্চ অবস্থায় বলুন সুবহানাল্লাহ এখন সকলের মাঝে একটাই প্রশ্ন কি প্রশ্ন যে আমরা কোন শব্দ দিয়ে ইস্তেগফার আদায় করব আমরা কোন কোন কাজ করলে এটা কোরআন হাদিসের আলোকে ইস্তেগফার ধরা হবে ঠিক কিনা বলুন